তখন আমি ওনাদেরকে বলেছি যে আপনারা আসলে জিনিসটা এইভাবে দেখার সুযোগ আছে কি না যে আমার ডেকে নিয়ে এসে কাছে আনার পর গুলি করে তাদেরকে মেরে ফেলবো মানে আমি এটা বলেছি আমাদের লোকজন কেউ ড্রাঙ্ক না আমার না জাতিগতভাবে আমরা মদ্যপ হই না এবং আমরা মানসিকভাবেও সবাই সুস্থ আমার তো হচ্ছিল পতাকা বৈঠকের কোনো প্রশ্নই আসে না সেটা একটা আনুষ্ঠানিকতার বিষয় আছে পতাকা বৈঠক করতে গেলে এবং তারা এই বিষয়টা তারাও আমাকে জানা নেই এখন আপনাদের কাছে আমি শুনতে পেলাম ওখানে পতাকা বৈঠকের কোনো কিছু হয়নি অথবা বৈঠকে একটাই হয়েছে সেটা আমার আর কমান্ডেন্টের মধ্যে বেলা এই সাড়ে চারটা থেকে পনেরো পাঁচটা থেকে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত এক ঘন্টা সো এক ঘন্টা ব্যাপী আমার আর বিজিবি কমান্ডেন্টের মধ্যে বিশেষ করে বিএসএফ ওই ব্যাটালিয়ানের কমান্ডেন্টের মধ্যে পতাকা বৈঠক হয় আগে যেটা হয়েছিল সেটা পতাকা বৈঠক হলে এত কিছু হওয়ার কোনো সুযোগ ছিল না কারণ পতাকা বৈঠক গত স্বাধীনতার পর থেকে হয়ে আসছে আর এই এই বিজিবির বয়স আপনারা জানেন আড়াইশো বছরের কাছাকাছি পুরাতন বাহিনী এই ধরনের ঘটনা করার কোনো সুযোগ নেই যে তারা পতাকা বৈঠকে আসবে আর তাদের উপর অতর্কিত বিমান মানে কোনো কারণ নেই মানে এই ধরনের কথা বিএসএফ কমান্ডেন্ট আমার কাছে বলার চেষ্টা করেছিল যে আমাদের লোককে ওরা পতাকা বৈঠকের কথা বলে নেই আপনার কাছে শুনেছি ওরা বলেছে যে আমরা তাদেরকে কল করেছিলাম থেকে আসছে তখন আমি ওনাদেরকে বলেছি যে আপনারা আসলে জিনিসটা এইভাবে দেখার সুযোগ আছে কি না যে আমার ডেকে নিয়ে এসে কাছে আনার পর গুলি করে তাদেরকে মেরে ফেলবো মানে আমি এটা বলেছি আমাদের লোকজন কেউ ড্রাঙ্ক না আমার না জাতিগতভাবে আমরা মদ্যপ হই না এবং আমরা মানসিকভাবে সবাই সুস্থ আমরা একটা বাহিনীর সাথে এইভাবে সম্পর্ক অবনত করার মতো কোনো ঘটনাও ঘটেনি এবং এটা একদম একটা ফ্যাব্রিকেটেড একটা ইনফরমেশন তবে আপনার কথা আমরা নোট করেছি আমরা এটা তদন্ত করে দেখব এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই আমরা তাদেরকে ডেকে নিয়ে এসে দেশে এনে তবে গুলি করবো মানে আমার এটা কোনো মানে হয় না এ ধরনের কোনো ঘটনা ঘটেনি আর তাদের মেজর পদবীর কোনো অফিসার বা এই ধরনের কোনো পদই বিএসএফে নাই এই ধরনের কোনো যার কারণে এটা মিডিয়াতে যেটা প্রচার করছে এটাও একটা ফ্যাব্রিকেটেড ব্যাপার ওদের মধ্যে মেজর পদবি বলে কোনো শব্দ বিএসএফ নাই বলেছে মেজর বলেছে এবং এটা এবং কি মিডিয়াতেও এসেছে এখন আমাকে বিএসএফ এর কমান্ডেন্ট যিনি বলেছেন ওনাদের একজন বিজিবি সদস্য বিএসএফ সদস্য নিহত হয়েছেন আর একজন হাতে করতে হয়েছেন বলে উনি দাবি করেছেন আমার কাছে বিষয়টা হচ্ছিল আমার তো আমি যেটা বলেছিলাম যে তারা হঠাৎ করেই যেহেতু এখানে চলে আসে তাদেরকে যখন বলা হয়েছিল যে এটা আমরা আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে আপনাদেরকে হস্তান্তর করব হ্যাঁ অতএব আপনারা দয়া করে একটু অপেক্ষা করেন আমাদের অফিসার আসবে এটা শোনার পরেই তারা হয়তো ভিতর সন্ত্রস্ত হয়ে সম্ভবত আতঙ্কিত হোক আর যে কারণে হোক তারা ওই তাদের জেলেকে ছিনায় নেওয়ার জন্য চেষ্টা করে প্রথমে তাকে মারধর করে আমাদের সামনে আমাদের সদস্যদের সামনে আমরা তখন বাধা দেওয়ার চেষ্টা করি যে আমরা কখনও ভারতীয় নাগরিকদের কখনো নির্যাতন করি না আত্মন করি না এখন ওরা যদি গায়ে হাত দিয়ে পরে ব্যাপারটা হবে এমন হতে পারে যে সবাই বলবে যেটা আমরা করছি তো আমরা তাকে বলেছি ওয়েট করেন আমাদের লোক অলরেডি ইনফর্ম এটা জানানো হয়েছে উপরে এটা নিয়মতান্ত্রিকভাবে পতাকা বৈঠকের মধ্যে যেভাবে রুলস আছে সেভাবে যাবে তখন তারা হয়তো এবং তারা টোটালি অপ্রস্তুতভাবে আসছিল তাদের ইউনিফর্মে মানে যেটা বিষয়গুলো এগুলো কিছু আরও বিষয়গুলো আছে তারা তখন আত মানে হঠাৎ করে তারা প্রস্থান করার চেষ্টা করে তখন গুলি তারা ইয়া করে গুলি বর্ষণ করলেই আমাদের লোকজন তখন অ্যাকচুয়ালি ওখানে আমাদের সাথে ফিশারির ইয়ার বেসামরিক লোকজনও ছিল অসামরিক লোকজনও ছিল তারা কিছুটা বিচলিত হয়ে পড়ে তারা পড়ে যায় এবং আমাদের লোকজনও বিভিন্ন পজিশন নিয়ে আত্মরক্ষার ক্ষেত্রে তাদের বিরুদ্ধেও গুলি বর্ষণ করে আমি করতে পারছি না কারণ ডেড বোর্ডে আমি দেখিনি কোনো অফিসিয়াল লিখিতভাবেও আমার কাছে আসেনি কোনো প্রোটেস্ট নোট এখন আমি পাই নাই আমি যা শুনতেছি আপনাদের কাছ থেকে শুনতেছি এবং কমান্ডেন্টও আমাকে বলেছে একজন নিহত এটা আমরা এখন দেখবো আমাদের তদন্তের মধ্যে ওদের যে দাবিগুলো সেগুলো আমরা এখন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তদন্ত করব প্রত্যেকটা জিনিস আমরাও দেখব আমরাও চাই না আমাদের কোনো অ্যাকশনের জন্য কোনোভাবেই এই ছোটোখাটো বিষয়গুলোর জন্য আমাদের কোনো রকম ভাবনা কিন্তু হয়েছে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত তাদের ডেট বড়ি জন্য হ্যাঁ তারা বলতেছে মারা গেছে আমরা যেমন দেখতে আচ্ছা আচ্ছা না আমাদের ডিলেটা আমাদের যে বিষয়টা আমরা পাঁচটা পঞ্চাশ মিনিটের ফ্ল্যাগ মিটিং শেষ করার পর যে জায়গায় আমি করেছি আপনারা আমাকে দেখেছেন কিনা দেখেছেন কিনা যায় না আমাকে আমি কিন্তু এখানে ঢুকেছি উনি ফোন করেছেন তার দুই মিনিট আগে এই যে আসার সঙ্গে সঙ্গে দিলাম আর দিলে তো পাঁচ মিনিটও করে নিন তো আমি কিভাবে বলবো কে আহত কে নিহত আমি কি জানি স্পিড তো চলে গেছে আমার তো কাউকে ধরতে পারি জি আমাদের কমান্ডেন্টের সাথে যে কথা হয়েছে এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দুই বাহিনীর মধ্যে বিশেষ করে আমাদের বর্ডার এলাকায় কোনো ধরনের উত্তেজনা বিরোধ করার মতো কোনো ঘটনা নাই অত্যন্ত নর্মাল সিতে যাবে এবং আমরা দুজনেই আশ্বস্ত করেছি বিষয়টা নিয়ে আমরা এমনভাবেই তদন্ত করব এবং আমরা পরবর্তীতে যাতে আরও সতর্কভাবে চলার জন্য যা যা করার সেভাবে চলবো উত্তেজিত মতায়ন হওয়ার মতো কোনো ঘটনা নাই এবং এই ধরনের প্যানিক হওয়ার মতো কোনো বিষয় নাই ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরাও আশ্বস্ত করেছি যে আমরা স্বাভাবিকভাবেই যেভাবে যৌথ পেট্রোল করা সেভাবে করব যা প্রোগ্রাম যেভাবে চলার কথা ছিল আমাদের দুই দেশের মধ্যে দুই বাহিনীর মধ্যে সেভাবে চলবে